আমি নিজে অনেক জায়গায় ঘুরলেও কখনো মা বাবাকে নিয়ে আসলে ঢাকার বাইরে স্পেশাল কোনো ট্যুর দেওয়া হয়নি সেই সুবাদে অনেক দিনের ইচ্ছা ছিল একটা ট্যুর দেওয়ার তো ফাইনালি সময় ছুটি সব কিছু মিলায় আব্বা আমাকে নিয়ে কক্সবাজার যাওয়ার চিন্তা করলাম বাট আমার এক্সপিরিয়েন্সটা আসলে অদ্ভুত ছিল অনেক জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির শিকার হয়েছি সব কিছু মিলে আপনাদের সামনে আজকের এই ট্যুর ব্লগ আয়োজন দেখে মনে হইতে পারে যে আমি শ্বশুরবাড়ি যেতেছি কিন্তু আসলে এখনও বিয়ে করি নাই তো শ্বশুরবাড়ি কোথেকে আসবে সো অ্যাকচুয়ালি আমার সাথে আমার আব্বা আম্মা আমি মানে আমরা টোটাল তিনজন যাচ্ছিলাম সো তিনজনের ইকুইভ্যালেন্ট ব্যাগ সাথে হ্যান্ড লাগেজ সহ মোটামুটি বেশ ভালোই একটা অ্যামাউন্ট অফ লাগেজ ছিল তো আমরা একটা গাড়ি করে মোটামুটি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ঈদের পরের দিন ভাই সো মাজান্তি রাস্তা একদম ফাঁকা ফোঁকা খুব ইজিলি কোনো জ্যাম ট্যাম ছাড়াই আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম মাত্র বিশ মিনিটে ফার্স্ট টাইম এয়ারপোর্টে আসছি ভাই তুই একটা ভিডিও বা ছবি না তুললে কেমন হয় তো স্বাভাবিক এই জায়গাটাতে একটু ভিডিও টিডিও নিয়ে নিলাম শর্ট টট আপনাদের দেখানোর জন্য তারপরে যথারীতি গাড়ি থেকে নেমে আমাদের যাবতীয় জিনিসপত্র ট্রলিতে তুলে ভিতরে ঢুকে গেলাম বিশাল মানুষের লাইন কমতেই চাইতেছে না সাথে অনেকেই ঢাকার বাইরে যাবে কিন্তু দুঃখজনক হইলেও এখানের বোর্ডিং পাস না সিস্টেমটা অনেক অনেক জটিল লাগলো অনেক সময় এখানে নষ্ট হইল প্রায় দুই ঘন্টার মতো এখানে দাঁড়ায় থাকতে হয়েছে যেটা আসলে কেউই মেনে নিতে পারতেছিলাম না একটু পরপর সামনে দিয়ে ভিআইপিটা চলে আসতেছিল এবং লাইনে দাঁড়ায় যাচ্ছিল আমি সম্ভবত ভদ্র মানুষ হওয়াতে সেখানে আসলে কারোর সাথে মারামারি বাবাকাবাকি চিলাচিলি এগুলো কিছুই করতে পারি নাই চুপচাপ দাঁড়ায় থাকলাম সহ্য করলাম অনেকক্ষণ পর অনেক ঝামেলা দেওয়ার পরে ফাইনালি আমি সামনে গিয়ে দাঁড়াইলাম লাইনে দাঁড়ায় থাকা অবস্থায় একটা জিনিস দেখে আমি আসলে খুবই আপসেট হয়েছিলাম ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম দুইটা মানুষ আসলে কনস্ট্যান্টলি সেই এয়ারপোর্টের কাউন্টারের সামনে ঝগড়া করে যাচ্ছিল বিকজ তাদেরকে টাইম মতো আসার পরেও বোর্ডিং পাস দেওয়া হয়নি এবং তাদেরকে ছাড়াই প্লেনটা চলে গেছে এটা নিয়ে আসলে এয়ারপোর্টের কাউন্টারে যারা দায়িত্বে ছিলেন তারাও বিভিন্ন রকম উত্তপ্ত বাক্য বিনিময় করতেছিলেন ওনাদের সাথে আমি কিছুটা আপনাদেরকে শোনার চেষ্টা করলাম বাট এটা থেকে আসলে কোনো কনক্লুশন আসা যায় না যে আসলে কার ফল ছিল ট্রুলি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হয়তো বলা যাবে যে আসলে কারা কি করছে এবং কেন করছে সেখান থেকে আরও লম্বা সময় অপেক্ষা করার পর একেবারে পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে দুই ঘন্টা ধৈর্য ধরার পর আমার ফাইনালি সুযোগ আসলো লাগেজটা সামনে দেওয়ার এবং তারপর আস্তে আস্তে আমাকে বোর্ডিং পাসগুলো দেওয়া দেওয়া হলো আমরা সরাসরি সিকিউরিটিতে চলে গেলাম বাট অনেক কষ্টের পরেও অনেক ধরনের ঝামেলা ফেস করার পরেও আল্লাহর রহমতে একটা বিশেষ জিনিস আমাদের সাথে হইল সেটা হচ্ছে এয়ারপোর্টে সবাইকে প্লেনের আগের যে রাস্তাটা সেটা বাসে নেওয়া হয় বাট আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দেওয়া হলো আমি জানি না এটা কেন আমরা ইকোনমিক ক্লাসেই গেছি বাট স্টিল এরকম একটা সুবিধা এতগুলো ঝামেলা ফেস করার পর আমাদেরকে দেওয়া হবে এটা আসলেই আমাদের জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল একদম পার্সোনাল একটা কারে ভিআইপিদের মতো খুবই অন্যরকম একটা অনুভূতি নিয়ে আমরা ঠিক প্লেন পর্যন্ত গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাস্ট মি এই ফিলিংসটা অন্য কিছু দিয়ে আসলে এক্সপ্লেন করার মতো না I was feeling like a VIP but আমরা ইকোনমিক ক্লাসেই টিকিট টিকিট কেটে গেছি বিজনেস ক্লাসে কাটিনি বাট সিলে সুবিধাটা পাওয়ার জন্য খুব ভালো লাগতেছিল হয়তো সময় স্বল্পতার অভাবে আমাদেরকে দ্রুত প্লেনে পৌঁছানোর একটা দায়িত্ব ছিল বাকি সবার দ্যাটস ওয়াই এই প্রেশারটা সবাইকে ফেস করতে হয়েছে but that few minutes journey by car towards plane was amazing তো প্লেনে চুপচাপ উঠে আমি বসে পড়লাম সেটা দেরি করি নাই এবং প্লেনে আসলে ভাগ্যক্রমে উইন্ডো সিট পাইছিলাম বাট ইমার্জেন্সির পাশে সো প্লেনের পাখা দেখতে দেখতে আর তার আশপাশে একটু এরিয়া দেখতে দেখতে আমার প্লেন জার্নিটা কাটে মাত্র চল্লিশ বা বিয়াল্লিশ মিনিটের মধ্যে আমরা আসলে ঢাকার এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করি এবং এই জার্নিটা খুব শর্ট হইলেও বেশ এনজয় করছি মাঝে মাঝে টিভি দেখতেছিলাম টিভিতে বিভিন্ন রকম ফাংশন ছিল তার সাথে হচ্ছে একটু পর স্ন্যাক্স দেওয়া হয়েছিল স্ন্যাক্সের ভিতরে একটা মাফিন কেক একটা সিক্সার চকলেট আর একটা পানি দেওয়া ছিল আর ওভারঅল মানে জার্নিটা একটু প্রথম দিকে উঁচুতে ওঠার সময় অন্যরকম লাগলেও বাকি পথটা মনে হয়েছে লঞ্চে বা বাসে বসে আছি সিম্পলি এরকমই নামার সময় আর একটু টান দেয় ওইটা ভালো লাগে বাট এটাই মোটামুটি আপনার ওভারঅল চল্লিশ মিনিটের প্লেন জার্নির এক্সপিরিয়েন্স ছিল সো ফাইনালি কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করে ফেললাম অনেক অনেক অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা চলে আসছি যেহেতু আমার সাথে আব্বা আম্মা আছে তিনজন মানুষের এক্সপেকটেশন ধরে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের লাগেজগুলো কালেক্ট করলাম অবশ্যই এখানে খুব একটা বেশি সময় লাগে নাই খুব তাড়াতাড়ি আমরা আমাদের লাগেজগুলো পেয়ে গেছিলাম এবং বের হয়ে একটা সিএনজি নিয়ে আসতে ধীরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেলে যখন আমরা আমাদের রুমে চেক ইন করলাম তখন সেখানে খুব সুন্দরভাবে গুছানো ছিল আমাদের জন্য কিছু জিনিসপত্র সেটা আমাদেরকে বেশ হেল্প করছে এবং সেখান থেকে আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে দুপুরের খাওয়ার জন্য বের হয়ে গেলাম বাঙালি মানুষ খিদা তো লাগছেই সো আমরা আমাদের মতো প্রয়োজনীয় কিছু খাবার অর্ডার করলাম ভাত কোরাল মাছ এবং তার সাথে ছিল কিছু সালাদ এবং ডাল দিয়ে সুন্দর করে মেকে ডেকে খাওয়া শেষ করলাম কক্সবাজার আসছি আর বিতে যাব না তা কি হয় তো খাওয়া দাওয়ার পরে চটপট একটা অটো গাড়িতে উঠে বিচে চলে আসলাম বাট এসে যা অবস্থা দেখলাম ভাই সত্যি ভয় পেয়ে যাওয়ার মতো এখানে ডানে বামে উপরে নিচে সামনে পিছে সব দিক দিয়ে খালি মানুষ আর মানুষ স্বাভাবিক ছুটি পাওয়ার পরে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডদের সাথে অনেকেই কক্সবাজার ঘুরতে চলে আসছেন কিন্তু এত মানুষ হবে সেটা আসলে কল্পনার বাইরে এখানে সম্ভবত এইবারের ঈদের ছুটিতে রেকর্ড সংখ্যক মানুষ কক্সবাজারে আসছে এবং আপনি যেদিকেই তাকান না কেন আপনি মানুষ ছাড়া আসলে আর কিছুই দেখতে পাবেন না তো এরকম পরিবেশের মধ্যে আব্বা আমাকে নিয়ে একটু কষ্ট হচ্ছিল প্রচুর গরমও লাগছিল তারপরও সামনে একটু বিচের দিকে আমরা আগাতে থাকলাম যেখানে বিচে বসে সবাই সাধারণত একটু রিল্যাক্স করে সেই জায়গাটাও অসম্ভব রকমের ভিড় ছিল এবং স্পেশালি চেয়ারের একটা চেয়ারও আমরা ফাঁকা পাচ্ছিলাম না এক একটা চেয়ারে মানুষ বসে থাকার জন্য দাঁড়িয়ে থাকার জন্য বালুর মধ্যে বসে থাকার জন্য বিচে বসে থাকার জন্য কোথাও কোনো জায়গা ফাঁকা ছিল না সো সেই দিনের মতো আমরা আসলে রেস্ট নিয়ে আমাদের দিনটা শেষ করলাম এবং পরের দিন সকালবেলা ঘুম দিয়ে উঠে সকালে নাস্তা করতে চলে গেলাম হোটেল থেকে আসলে ফ্রি টোকেন দেওয়া হয়েছিল সেটা দিয়ে নাস্তাটা সারলাম বাট আমি একটু অবাক হইলাম এত এত মানুষকে আসলে হোটেলের লবিতে অপেক্ষা করতে দেখে ব্যাপারটা এমনই সোনার হরিণ বা লটারি পাওয়ার মতোই এখানে এত হাজার হাজার মানুষ আসলে অপেক্ষা করতেছে একটা রুমের জন্য আগে থেকে বুকিং না দিয়ে আসার জন্য আসলে অনেকে এরকম বিপদে পড়ছেন কক্সবাজার থেকে আসছেন কিন্তু পুরো কক্সবাজারে একটা হোটেলও ফাঁকা ছিল না দ্বিতীয় দিনে জার্নি শুরুতে আসলে প্রথমেই আমরা বিচের কাছাকাছি একটা সানগ্লাসের দোকানে গেলাম সেখান থেকে আব্বা এবং আম্মা পছন্দের দুইটা সানগ্লাস বাছাই করলো আমি তাদেরকে সেটা কিনে দিলাম তারা বেশ খুশি ছিল সানগ্লাসগুলো পরে তবে আসলে কেজিপির কি দরকার সেটা বোঝার জন্য একটা মানুষের প্রয়োজন তার জন্যই অপেক্ষা করতেছি আবারও পরের দিন বিচের পরিবেশ সেই সেম মানুষ আর মানুষ আর মানুষ একটু কষ্ট হচ্ছিল বাট সিল আজকে আমরা চিন্তা করলাম সামহাও আব্বা আমাকে একটা সিটে বসানোর তাদের সাথে কক্সবাজারে সেই মনোরম পরিবেশটা একসাথে উপভোগ করার তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু খোঁজাখুঁজির পর একদলকে আমরা দেখতে পেলাম যে তারা সিটটা ছেড়ে দিবেন সেই মুহূর্তে একটা সিট বুক করে ফেললাম এবং সেখান থেকে বসে আসলে বাকি কক্সবাজারের সুন্দর দৃশ্যটা উপভোগ করতে লাগলাম সেখানে আমরা আসলে বিভিন্ন রকম মোমেন্ট কাটালাম এবং সানসেটও দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর একটা অভিজ্ঞতা যাচ্ছিল অনেক মানুষের মাথা দেখতেই পাচ্ছেন আসলে মাথা ছাড়া তেমন কিছু দেখার নেই বাট সামনে গিয়ে হয়তো অনেক প্রাকৃতিক পরিবেশ দেখার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তখন সেটাকে আমরা মিস করি নাই সেগুলোকে ক্যামেরাবন্দি করছি এবং আপনারা সেটা অলরেডি দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড়ে স্পেশালি এই সানসেটটা দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার বলবো মানে আল্লাহর সৃষ্টি করা সমুদ্র আল্লাহর সৃষ্টি করা সেই সূর্য অস্ত যাচ্ছে beautiful I mean it's a mesmerising view না গেলে আসলে বুঝতে পারবেন না মাসাল্লাহ বলতেই হয় তো ফাইনালি বিচ থেকে ফেরার পর রাতের খাবার প্রায় তিন চার গুণ বেশি দাম দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমাদের খেতে হয় এবং সেটা খুবই দুঃখজনক ছিল এবং খাবারটা খারাপ পড়াতে পরবর্তীতে আব্বু আম্মুর মন রক্ষার জন্য আমি আইসক্রিম কিনলাম আইসক্রিমের দাম অবশ্য দোকানে যে দাম সেই দামই রাখা হয়েছে বেশি তারা রাখে নাই পরের দিন সকালবেলা নাস্তায় একটা অদ্ভুত জিনিস আমার হাতে আসে সেটা হইলো বাঁশ আমার মনে হয় সবাই লাইফে কম বেশি খাইছি বিভিন্ন পর্যায়ে পরের দিন আবার টোকেন সহ সেই নাস্তা আমাদেরকে দেওয়া হলো বাট কোনো একটা কারণে নাস্তার কোয়ালিটিটা আমাদের আসলে মন মতো হয়নি এবং খাবারের মান মোটামুটি ছিল সেটা ভালো বলতে পারছি না এবং খাওয়ার পর যে চাটা দেওয়া হয়েছিল সত্যিকার অর্থে সেটাকে চায়ের ক্যাটাগরিতে ফেলানো যায় না সো নাস্তা খাওয়ার পরপরই আমরা আসলে কক্সবাজারের অন্যান্য জায়গা ঘুরতে বের হয়ে গেলাম পাথর রাখায় সুন্দর একটা জায়গা আছে আপনারা দেখতে পারেন আমাদের কক্সবাজারে মিরাজ ভাই ছিলেন উনি আমাদেরকে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাইছিলেন সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা এবং খুবই ইউনিক দেখতে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই জায়গাটার নামটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করতেছি কেউ যদি ইন্টারেস্টেড হন একদম কাছ থেকে এরকম একটা ইউনিক প্লেস কক্সবাজারে দেখতে পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার আমি আব্বু আম্মু সহ সুন্দরভাবে সেটা উপভোগ করতেছিলাম ঠিক ওই জায়গাটার অপোজিটেই একটা পাহাড়ের মতো এলাকা ছিল সুযোগ থাকলে তো পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে দেখাইতাম বাট আসলে প্রত্যেকটা ন্যাচারাল জিনিসের সৌন্দর্য আপনি অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না এবং নিজ চোখে দেখার যে আনন্দ সেটা একমাত্র ভ্রমণ করতে গেলেই বোঝা যায় যতই আসলে সময় আগাচ্ছিলাম না কক্সবাজারের ভিন্ন ভিন্ন জায়গা দেখে সত্যি খুব অবাক হচ্ছিলাম এই ব্রিজটাও খুব সুন্দর লাগছিল আসলে যেতে যেতে ঘুরতে ঘুরতে সম্ভবত এটা ঝুলন্ত ব্রিজ আমার যতটুকু জানা আছে বাট এটা সঠিক নাম আপনারা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার সঠিক জানা নেই বাট জায়গাটা খুবই অন্যরকম অদ্ভুত রকম একটা সুন্দর ছিল খুব সাবধানে যেতে হচ্ছিল সিন্স অনেকগুলো গাড়ি আসছে আমাদেরও যেতে হবে বাট এরপরে আস্তে আস্তে আমরা অন্যান্য এরিয়া মুভ করতে থাকলাম আমরা যতই আগাইতে থাকলাম আসলে অবাক হইতে থাকলাম প্রকৃতি এত সুন্দর হতে পারে এবং বাইরে বের হলে যে এত ভালো লাগে সেই জিনিসটা আসলে ঘরে বসে কখনো টের পাওয়া যায় না আমাদের শহরের লাইফটা থেকে এরকম প্রকৃতিতে সবারই আমি মনে করি একটু হলেও ব্রেক নিয়ে চলে আসা উচিত যখনই সময় পান যেভাবেই পান এটা কক্সবাজার হইতে হবে এমন না এটা যে কোনো এলাকা হইতে পারে বাট আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যটা কখনোই ভুলতে পারবেন না একবার যখন আসবেন আপনি ঘুরে যাবেন আপনার বারবার ফিরে আসতে মন যাবে ঠিক আমরা এরকম করে আমাদের যাত্রাপথের নেক্সট জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকলাম ফাইনালি আমরা পাটুয়ার টেক রানি সি বিচে পৌঁছায় গেলাম এবং এই জায়গাটার একটা অন্যরকম সুন্দর ব্যাপার হচ্ছে এখানে পাথরও আছে সমুদ্র আছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন একটা ফিলিংও আছে মানে যারা সেন্ট মার্টিন গেছেন তারা হয়তো রিলেট করতে পারবেন এই জায়গাটাতে মানে রেগুলার সি বিচ থেকে ডিফারেন্ট একটা ফিল আছে স্পেশালি বাতাস প্লাস এখানে সব মিলে যে অ্যারেঞ্জমেন্টটা একটা অন্যরকম অনুভূতি আপনাকে দিবে কক্সবাজারের বীচ তো অনেকগুলা কিন্তু এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দর দেখতে বীচ যেটাই এখানে আমরা বেশ ভালো একটা সময় কাটাইলাম এখানে আমরা প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ছিলাম আর পাথর পাহাড়ের সাথে আব্বা আম্মা বেশ ভালো একটা সময় কাটাইলো আমরা গোলা আইসক্রিমও খাইলাম <laughs> খুব মজা লাগলো মানে এরকম একটা জায়গায় গরমের মধ্যে আসলে একটু আইসক্রিম খেতে পারলে ভালোই লাগে সেটাও আমরা মানে ছাড় দিইনি আমরা সেটাও উপভোগ করছি আনফর্চুনেটলি হঠাৎ করে রোদের তাপটা অনেক বেশি বেড়ে যাওয়ায় প্রচুর তৃষ্ণা লাগলো সো ফেরার পথে ইনানি বিচে আমরা থামলাম আর সেখানে খুব স্কিলফুল একজন মামা ডাব একেবারে কেটে কুটে প্রসেসিং করে আমাদেরকে ডাব খেতে দিলেন এবং যথেষ্ট হাই প্রাইসে ডাব সেল হচ্ছিল এক একটা জাব যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় একশো থেকে দেড়শো টাকা করে ওনারা চার্জ করতেছিলেন প্রবলেমের পিছনে বিভিন্ন কস্টিং থাকতে পারে কিন্তু সিজন দেখে আসলে সব জায়গার মতোই দাম এখানে বেশি ছিল সো ইনানি বিচ থেকে আমাদের যাত্রা যখন শেষ হলো আস্তে আস্তে আমরা মিনি বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম জায়গাটা যাওয়ার পথে যে রাস্তাটা এটা খুবই অন্যরকম মানে গ্রাম থেকে আরও ডিপ গ্রামের দিকে যাওয়ার মতো যে রাস্তা সেটা বাট খুবই সুন্দর রাস্তা ছিল আনডাউটেডলি কোনো ভাঙাচোরা উঁচু নিচু কোনো রাস্তা ছিল না এবং যথেষ্ট আরামে রিল্যাক্সে আমরা মিনি বান্দরবনে পৌঁছায় গেলাম ব্যাপারটা ছিল হচ্ছে ছোটো ছোটো পাহাড় আপনি আপনার মতো করে উঠতে পারবেন খুব ইজিলি কোনো ছোটা ছাড়াই এখন আমার মতো একজন হেভি ওয়েট পার্সন যদি ইজিলি উঠে যেতে পারে তাহলে আপনিও পারবেন এবং আমি ওখানে আসলে আমার সাথে থাকা মিরাজ ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফেক অ্যাক্টিং আমি করতেছি মানে ছবি তোলার জন্য পোজ দেওয়া <laughs> যেগুলোকে বলে দেখতেই পাচ্ছেন মাটির ঘরের সামনে দুষ্টুমি করে দু একটা পাট টাট নিয়ে একটু টান দিয়ে দেখা খুব পরিশ্রম হচ্ছে একটা ভাবসাব নিয়ে ঘাম মোছার হাতে একটা শর্ট আমি দিচ্ছিলাম বাট মিরাজ ভাই এটা ভিডিও করে ফেলছেন লাইফের সবচেয়ে ছোট পাহাড়ের ট্রেকিংটা আপনারা একটু আগে দেখতে পারলেন but it was really amazing মানে ভিউটা খুব সুন্দর ছিল পাহাড় থেকে নামার রাস্তাটা দেখে আসলে মাশাল্লাহ না বলে পারতেছিলাম না এত সুন্দর মানে এটা ছবি বা কোনো ওয়ালপেপারে সাধারণত আমরা দেখুন দেখি সেরকম সো সেখান থেকে আমাদের যাত্রা শেষ হওয়ার পর আসলে আমরা হিমছড়ির দিকে চলে আসি এবং সেখানে হিমছড়ির যে ঝর্ণা সেটা আমরা দেখতে যাই এখানে তিরিশ টাকার টিকিট কেটে মোটামুটি রাইট সাইডের যে রাস্তাটা সেটা আমাদেরকে যেতে হয় এবং তার মাঝখানেও বিভিন্ন জায়গায় মার্কেট আমরা দেখতে পাচ্ছিলাম আসলে মার্কেটের কোনো অভাব নেই বিভিন্ন মার্কেট বিভিন্ন জায়গায় থাকবেই আসল জিনিস পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা এই মুহূর্তে যে ঝর্ণাটা দেখতেছেন এটা আসলেই সেই ঝর্ণা যেটার কথা সবাই সকাল থেকে বলতেছিল আলটিমেটলি তো আসলে নামে মাত্র পানি এক ভাই বলতেছিল যে আমার ভাগনা মুতলেও এর থেকে বেশি পানি পড়ে আমি সামনে যে আসলে সেটাই বুঝতে পারলাম কক্সবাজার থেকে আসার আগের দিনের প্ল্যান ছিল সবার জন্য টুকটাক মার্কেটিং করে আসা এবং সেই উদ্দেশ্যে আসলে কক্সবাজারের বার্মিজ মার্কেটের দিকে আমরা রওনা দিলাম আমরা জানতে পারলাম সেখানেই মোটামুটি আমাদের প্রয়োজনীয় কক্সবাজারের সব আইটেম আমরা পেয়ে যাব আর মার্কেটের মধ্যে আসলে বিভিন্ন রকম বার্মিজ আইটেম এবং শুটকি কেনাই মেন উদ্দেশ্য ছিল সাধারণত এসব দোকান থেকে কিনতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যেটাই পছন্দ হোক না কেন অনেক দামাদামি করা সম্ভব আপনি সিজনে যান অফ সিজনে যান যখনই যান এরা বিভিন্ন রকম দাম চেয়ে বসে আপনার কাছে বাট আপনি আপনার মতো করে দামাদামি করেই কিনবেন আপনি যখন স্যাটিসফাইড হবেন আপনার কাছে মনে হবে এটা একটা ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে তখনই পে করবেন বাট ইউজুয়ালি এরা যদি বোকাশোয়া কাস্টমার পায় আপনার থেকে বিভিন্ন রকম উল্টাপাল্টা দামও চার্জ করে রাখতে পারে so be very very careful on that বিকালবেলা আসলে আবারও ফাইনালি একটা বিচে ঢু মেরে আসা আমাদের জন্য একটা মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছিলো শিশুবাদে আরেকবারও বিচে গেলাম দেখার জন্য আসলে যাওয়ার আগের দিন বিকালে বিচটা কেমন হয় আর আনফর্চুনেটলি বিকালে আসলে অতিরিক্ত মানুষ থাকার কারণে সেখানে কোনো সিট পাওয়া যাচ্ছিল না এবং একটু খারাপ লাগার জন্য আমরা আসলে হোটেলে ব্যাক করি এবং ডিসিশন নেই যে পরের দিন একদম ভোরের দিকে পারলে একবার বিচটা ঘুরে আসবো আসার আগের রাত so obviously last minute shopping যে যার যার মতো পছন্দ করে যার যেটা কেনার ইচ্ছা সেটা কিনতেছিলাম আমি আম্মু এবং আমার আপুর জন্য কিছু জিনিস কিনছি আর এর বাইরে আম্মু আব্বু পাশে মানে ঢাকার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনে ফেলছিলেন সব মিলে একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল আর রাতে আবহাওয়াটা একটু ভালো ছিল সো দিক থেকে আমরা আবার একটা হোটেলে চলে গেলাম খাওয়ার জন্য হাওয়ারি হোটেলের ডিজাইনটা এবং ইন্টেরিয়রটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছিল কারণ এদের পুরা সিলিংটা বাঁশ দিয়ে তৈরি মানে বাঁশের তৈরি এক প্রকার ডিজাইন এসি না থাকলেও মানে এটার ইন্টারনাল যে লুকটা এবং এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল আর খাবারের নমুনা হিসাবে আপনারা বাটার নানটা দেখতেই পারতেছেন খুবই মানে সুন্দর একটা বাটার নান ধোয়া ওঠা গরম এবং খুবই সফট এবং মানে বাটার যে ব্রাশ করে দেওয়া হয়েছে সেটাও চিকচিক করতেছিল সেরকম বাটার নান গ্রিল আর সস আমার মনে হয় আমার পার্সোনাল খুব ফেভারিট খাবার আপনাদের কার কার ফেভারিট সেটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন বাট স্পেশালি মানে এরকম খাবার পাইলে কিন্তু আমার ছাড়তে ইচ্ছা করে না স্পেশালি যেন সকালের নাস্তা বা বিকালের নাস্তা বা রাতের খাবার হয় আমি যেই হোটেল রুমে ছিলাম সেই রুমের বাইরে আমি ছোট্ট নিজের একটা সিম্বল রেখে গেছিলাম ছোট্ট একটা স্মাইলি ফেস কেউ যদি খুঁজে পান তাহলে অবশ্যই মার্ক করে আমাকে মেসেজ করে জানাবেন তার জন্য একটা স্পেশাল গিফট আছে সো গাইজ ফাইনালি দ্য লাস্ট ডে যেদিন আমরা কক্সবাজার থেকে ঢাকা চলে আসবো সেদিন সকালবেলা একবার ফাইনালি আমরা বেঁচে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং ভোরবেলা দেখতে পারতেছেন একদম ফ্রি থাকে রাস্তাটা আমি বলবো বিচ এনভায়রনমেন্টটা এনজয় করার জন্য এর থেকে ভালো আসলে টাইমিংটা হতে পারে না আপনি যদি ফ্যামিলি সহ যান এবং একটা ফ্রি এনভায়রনমেন্টের মধ্যে ভালো একটা সময় কাটাতে চান লোকজন একটু কম থাকুক আপনি একটু রিল্যাক্স করতে চাচ্ছেন definitely go at the early in the morning মানে যত সকালে পারা যায় সেটা আমার পক্ষ থেকে সাজেশন থাকলো সিট নিয়ে বসলে যে রিল্যাক্স একটা ফিলিং আপনি পাবেন ভোরবেলা এটা আবার অন্য সময় অন্যরকম ফিল হবে ভোরবেলাটা একদম সলিড ফিলিংস মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া মানুষজন কম এবং পুরো বিচে অলমোস্ট মনে হবে আপনি এক প্রকার রাজত্ব করতেছেন কেন তুমি আমার তুমি আকাশ টাকাশ ইয়ে। উপভোগ করতে পারছি না এই যে পানি তোমার বৃষ্টি হতে পারে ও বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুড়ি হচ্ছে গুড়ি গুড়ি বিচে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা শামুক পেয়ে গেলাম সাধারণত কক্সবাজার বা সেন্ট মার্টিন এসব জায়গায় যেসব শামুক পাওয়া যায় নদীর বা সমুদ্রের পাড়ের দিকে সেগুলো সাধারণত মৃত হয় বাট খুবই কোয়েন্সিডেন্টলি এই শামুকটা জীবিত ছিল সো আপনারা একটু আগে দেখতে পেলে শামুকটা নড়ে উঠছে আমার আব্বার হচ্ছে অর্ডার ছিল এটা যেন আমি সুন্দর করে গিয়ে আবার যেখান থেকে পাইছি ওখানে যেন রেখে আসি শামুকটা জীবিত সো এটাকে আমার মেরে ফেলা ঠিক হবে না সো আমি আব্বার কথা মতো এটাকে আবার সমুদ্রে যেখানে রাখা যায় সেখানে গিয়ে আবার রেখে আসলাম এই ট্যুরে যাদের জন্য আসা আশা করি আমার আব্বু আম্মু দুজনই বেশ খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ তাদের সাথে ট্যুরটা সুন্দরভাবে আমি শেষ করতে পারছি and special thanks to all my fans যারা আমাকে আমার কন্টেন্টের জন্য ইভেন আমার চেঞ্জের পরেও শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন পজিটিভলি সব কিছুকে মেনে নিয়েছেন এবং আমার সাথে সব সময় আছেন সব ধরনের সাপোর্টের জন্য তাদেরকে আমার মন থেকে ভালোবাসা এবং ফাইনালি এই ফ্যান্সদের থেকে আমার যে ছোট্ট একটা কেজিপি ফ্যামিলি হয়েছে দ্যাট মিনস আপনাদের সহ একটা গ্রুপ সেই গ্রুপের সবাইকে আমার মন থেকে স্পেশাল একটা থ্যাংকস জানাতে চাই কারণ you guys have been positively supporting all my initiatives আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকটা ক্ষেত্রে কমিউনিটির জন্য মানুষের জন্য সোসাইটির জন্য অনেক কিছু করতে আমাকে হেল্প করতেছেন আমি দোয়া করি এই প্রত্যেকটা মানুষের জন্য যারা আমার ফ্যান্স থেকে ফ্যামিলিতে জয়েন করতেছেন কম বেশি কন্ট্রিবিউট করতেছেন বিভিন্নভাবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের গ্রুপটা ঘুরে আসতে আমাদের চমৎকার একটা ফানি গ্রুপ আছে সেখানে বিভিন্ন রকম মজা হয় সেগুলোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর কক্সবাজার নিয়ে কয়েকটা ফ্যাক্ট আমি শেয়ার করতেছি যেটা আমি ফিল করি প্রত্যেকেই যারা কক্সবাজার আসবেন তাদের একটু স্মরণে রাখা উচিত প্রথমত ব্যাপারটা হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাথে জন্য সাফিসিয়েন্ট পরিমাণ ব্যাকআপ থাকে দ্যাট মিনস আপনি নিজেও জানেন না যে কোনটাতে খরচ বেশি হবে কোনটাতে খরচ কম হবে কারো কথা শুনে বা কমপ্লিটলি ধারণার উপর ভ্রমণে চলে আসবেন না সেকেন্ড হচ্ছে আগে যদি কখনো ঘুরে যায় এরকম কোনো মানুষ যদি কক্সবাজারে পরিচিত থাকে তাদের মাধ্যমেই আসলে আর্লি কমিউনিকেশনগুলো বা ঘোরার প্ল্যানগুলো করে রাখা ভালো তাহলে আপনি আসলে বিট্রেড বা চিটার বাটপাটদের হাত থেকে অনেকটাই সেফ থাকবেন আর যে কোনো মার্কেটিং করার ক্ষেত্রে ঘোরার ক্ষেত্রে যে কোনো জায়গায় সোজা কথা টাকা খরচ করার ক্ষেত্রে একটু বার্গেনিং করবেন বার্গেনিং ছাড়া আসলে প্রপার আপনি এক্সপিরিয়েন্সটা পাবেন না অনেক ক্ষেত্রে আপনার গলা কাটার মতো হতাশায় ভুগতে হবে তারপর আমি বলবো খুব সুন্দর একটা জায়গা এটা রক্ষণাবেক্ষণ করা আমাদেরই দায়িত্ব অনেক মানুষ আসলেও আমরা গ্যাপে গ্যাপে অনেক কিছু এনজয় করছি অনেক ভালো খারাপ এক্সপিরিয়েন্সের সম্বন্ধে ট্যুরটা শেষ হয়েছে বাট আমি সত্যি ভ্রমণটা করে অনেক মজা পেয়েছি দোয়া করি সবাই তার ফ্যামিলি নিয়ে হোক তার ওয়াইফ <laughs> নিয়ে হোক যেভাবে হোক এই ভিডিওটা দেখে যদি কোনোভাবে অনুপ্রাণিত হন তাহলে একবার না একবার কক্সবাজার ঘুরে আসবেন এবং আশা করতেছি প্রত্যেকটা টিপস যেগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বা যেসব জায়গাগুলোতে আমি গেছি সেগুলো দেখার মাধ্যমে আপনারা একটা আইডিয়া হয়তো পাইছেন এটা কোনো না কোনোভাবে আপনাদের বেশ উপকারে আসবে তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম